ওয়েলকাম জানাচ্ছি nut bolt the kings onion capital F M ninety four point এইটে চলছে চলবে ঠিক আটটা পর্যন্ত আর এখন বাজে গেছে সাতটা আমাদের দেখা যায় কিনা নাট জানাই দেন তো দেখা যায় কিনা দেখাও একটু আমাকে দেখাও সবাই একটু জানাই দেন যে আমাদেরকে কি দেখা যাচ্ছে আমাদের কথা কি শোনা যাচ্ছে আমাদের কি পরিষ্কার লাগছে নাকি অপরিষ্কার লাগছে নাকি আমরা মুখটা ধুয়ে আসব <laughs> না ওই দেখা যায় না তো এই যে মিথ্যা কথা বলছো দেখা তো যায় না ক্যামেরাটা ধুয়ে আসব this content isn't available at this moment হ্যাঁ তুমি তো বলছো দেখা যায় কই সত্যি সত্যি তো দেখা যায় না সত্যি সত্যি দেখা যাবে না there is something problem at all আমরা যেতে চাচ্ছি গো লাইভ কিন্তু হিয়ার ইজ দ্য কি জানি একটা ঝামেলা হয়েছে <laughs> কি জানি ডিলেটেড মিলেটেড কি জানি দেখাইতেছে না রপম তেরে রে কপ্পম কোর রে কপ্পম সুরুর রপম যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে দেখা যাবে দেখানোর ব্যবস্থা করতেছি কিন্তু আপনারা শোনার ব্যবস্থা করেন কানে হেডফোন গোজেন গুজিয়া আপনি দেখেন আমাদের দেখুন খুঁজিয়া যে আসলে আমরা কোথায় আছি পরে নাকি পড়লাম ঝরে হ্যাঁ বসছি নড়ে চড়ে কিন্তু হচ্ছে না কি করে বোঝার জন্য আমরা চেষ্টা করছি হ্যাঁ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যাই হোক আপনারা শুনছেন capital F M ninety four point eight চলছে নাট বল্টু দ্যাট টোফান কিংস নাট বল্টুর দুইজনই উপস্থিত নাট এবং বল্টু দুজনই আজকে উপস্থিত ভুল ক্রমে অথবা ইচ্ছাকৃতভাবে <laughs> এটা কাকতালি হতে পারে অথবা হ্যাঁ, ইচ্ছাকৃত হতে পারে হ্যাঁ এটা আজ হতেও পারে আবার নাও হতে পারে আচ্ছা ঠিক আছে তো আমি কাজ করে যাই আমি দেখি চেষ্টা করে আপনি একটু লিসেনদের সাথে আলোচনা করেন যেহেতু আপনি কালকে আসেন নাই কালকে কোথায় কোথায় গেছিলেন কি কি খাইছেন বলে দেন কালকে যেখানে গিয়েছিলাম আজকেও সেখানেই ছিলাম আজকে সেখান থেকে আসলাম আর কি ও দুই দিনের ট্যুরে গেছিল হ্যাঁ ট্যুর <laughs> দূর <laughs> যে লোকের সাইকেল চালাইতে চালাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে এক মাঝখানে একটা ইট ছিল ইটের লগে উষ্টা খায় সাইকেল নিয়ে রাস্তার মাঝখানে পড়ে গেছে উঠে উঠে ধুলা টুলা ঝাড়লো ধুলা টুলা ঝেড়ে সাইকেলে উঠলো <clears throat> প্যাডেল ঘুরায় সাইকেল তো আর চলে না এইবার সাইকেল তো চলতেছে না সে নিজেও শরীরে জোর পাইতেছে না যে সাইকেল একটু জোরে চাপ চুপ দিয়ে চালাইবো হুম তো দেরি না করে তার মনে হইতেছে যে তার শরীর খারাপ হাত পা একটু কাঁপতেছে হুম ব্যালেন্স পাইতেছে না মাথাও কেমন যেন ঘুরঘুর করতেছে তো বুঝলো যে বয়স বাড়তেছে আর সাথে বোধহয় যে অ্যাক্সিডেন্টের কারণে কোনো শারীরিক সমস্যাও দেখা দিছে তো দেরি না করে ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা গুছিয়ে বলছে তো ডাক্তারও দেরি না করে অনেকগুলা টেস্ট দিয়ে দিছে যে আপনি অ্যাক্সিডেন্ট করে আসছেন তো আপনার অনেকগুলা টেস্ট করতে হবে শরীরে কোথায় কোথায় কি কি হয়েছে সেগুলো একটু দেখা দরকার হ্যাঁ ইসিজি কোলেস্টেরল সুগার সহ একাধিক ব্লাড টেস্ট করতে দিছে আবার রিপোর্ট দেখে ডাক্তার বলল যে সেরকম খারাপ কিছু না তবে মনে হইতেছে নার্ভের সমস্যা আছে আরও বেটার টেস্টের প্রয়োজন তো তারই রেফারেন্সে আবার একটা বেসরকারি নামী হসপিটালে ভর্তি হইলো সেখানে আবার কয়েকটা হাজার হাজার টাকার টেস্ট চিকিৎসা হলো তো ডাক্তারবাবুরা ইয়ে দিল ডাক্তার সাহেবরা ওনাকে বলে দিল যে আপনার শরীরের যা কন্ডিশন সাইকেল আপনি চালাইতে পারবেন না আপনার সাইকেল চালানো নিষেধ এই জীবনের মতো সাইকেল চালানো নিষেধ বন্ধ তো উনি মোটামুটি দুই হাসপাতালে এক লাখ এক লাখ করে দেড় লাখ দুই লাখ টাকা খরচ করে টেস্ট মেস করে শেষে বাড়ি ফিরল এবার এসে আবার চেষ্টা করলো সাইকেলটা চালানোর জন্য সাইকেল তো চলে না উনি চিন্তা করলো যে আমি তো একটা মানুষ এই অ্যাক্সিডেন্টে আমার শরীরে এত ক্ষতি হয়ে গেল দুই লাখ টাকা খরচ হয়ে গেল সাইকেল তো আর আর কি এটা না চলতেই পারে সমস্যা তো বই তো সেই একই সমস্যা হাত কাঁপে হঠাৎ করে কেমন যেন ব্যালেন্স হারায় যায় মনটা আবার খারাপ হয়ে গেল সাইকেলটা দোকানে গেল দোকানে নিয়ে গেল বিক্রি করবে বলে দোকানের ছেলেটার সাথে মনের দুঃখ শেয়ার করলো যে অ্যাক্সিডেন্ট করলাম ডাক্তারের কাছে গেলাম ডাক্তার এই টেস্ট ওই টেস্ট কত কিছু দিল লাস্টে কইলো যে না তেমন কোনো রোগ বালাই নাই একটু নার্ভের সমস্যা আছে আর সাইকেল জীবনের মতো চালাইতে নিষেধ করে দিছে আর সাইকেলটাও তো নষ্ট কি আর করুম দেখো কমের মধ্যে যদি কিছু টাকা পয়সা পাওয়ান যায় সাইকেলটা রাইখা দাও তো ছেলেটা সব শুনে সাইকেলটা ভালো করে পরীক্ষা করলো তারপর কিষানি ঠুকঠাক ঠুকঠাক করলো তারপরে বলতো স্যার বিশটা টাকা দেয় সামনের চাকার একটা খারাপ পড়ছিল লোড পড়লে মাঝে মাঝে নিজের থেকে ব্রেক লাগিয়ে যেতেছিল এই জন্য আপনি শরীরে ব্যালেন্স পাইতেছিলেন না সাইকেলও চলতেছিল না আপনার হাত পাও কাঁপতেছিল মোরাল অফ দ্য স্টোরি কি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সঠিক ডাক্তার আজকালকার কে সৎ আর কে অসৎ এসব আকাশ পাতাল চিন্তা করতে করতে দিব্যি সাইকেল চালায় বাসায় ফিরে আসলাম দুই লাখ টাকাই তো গেছে গেছে আর কি করার আছে আচ্ছা, মানে যেটা হচ্ছে গিয়ে আশেপাশে এত প্রতারণা এত অসৎ আর এত মিথ্যা আমাদেরকে ঘিরে ধরছে আশেপাশে এত প্রতারণা এত অসৎ ব্যক্তি বা অসৎ কর্মকাণ্ড আর এত মিথ্যা আমাদেরকে ঘিরে ধরছে ঘিরে ধরেছে যে টুকরো টুকরো দু একটা সত্য ওগুলোর ভিড়ে মিথ্যা হয়ে গেছে সত্যগুলারেও এনার বিশ্বাস হয় <laughs> আসার সময় এই মাত্র আসার সময় হ্যাঁ বিজয়শরী সিগনালে দাঁড়ায় আছে হ্যাঁ। প্রায় বিশ মিনিট ধরে হ্যাঁ হঠাৎ করে এক লোক আসলো আইসা তার হাতে কলম পেন্সিল মাস্ক তারপরে কিছু দেয়ালে লাগানোর ওই চিমটা চিমটা দিয়ে ক্লিপ টিপ এগুলো আইসা বলতেছে আমি প্রতিবন্ধী আমার থেকে কিছু কিনেন একদম যে ক্লায়েন্ট কিন্তু এটি স্যার আমি প্রতিবন্ধী আমার কাছ থেকে কিছু কিনেন এই যে এগুলো থেকে যে কোনো একটা কিছু বেছে নেন নেন নেন নেন নেন নেন নেন মানে নেনের নতে তার প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে আমি তো বিশ মিনিট ধরে আমি তাকে ফলো করতেছি সে জেরে যারেই বলতেছে পুরো সব কথাটা একইভাবে বলে লাস্টে নেনে গিয়ে সে আটকে যায় আটকে যায় তখন আমি বুঝছি ব্যাপারটা স্ক্রিপ্টেড আচ্ছা। তার মাথায় ধরে রাখছে সে লাস্টে নতে গিয়ে আটকাবে হ্যাঁ। এছাড়া আমি তার প্রতিবন্ধী হওয়ার কোনো লক্ষণ দেখতেছি না সে দিব্যি হাঁটতেছে হ্যাঁ। অনেক কিছু হাতে ক্যারি করতেছে আমি ওর ভালো করে লক্ষ্য করলাম হাত বাঁকা নাকি হাতের আঙ্গুল নাই না পা বাঁকা হাঁটতে সমস্যা কোনো কিছুই না হ্যাঁ, সে সবই ঠিক খালি কথা বলার সময় ওই ন্যানের নতে গিয়া একটা চলতেছে এই জন্য সে তাকে প্রতিবন্ধী দাবি করতেছে সে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে আমার একদম হুন্ডার সামনে এসে আমাকে বলছে পারে মাথা দিয়ে মাথা নেড়ে খালি না বলছি নেবো না পাশের হুন্ডাই এক মুরব্বী লোক মনে হয় পাঠ ছিল পাঠর ড্রাইভার পেছনে মুরব্বী লোক সেম একই স্ক্রিপ্ট আমি প্রতিবন্ধী আমি এই লাস্টে নেয় নিয়ে গিয়ে তিন চারবার আটকে সে বললো আর লোক বসে এটার দাম কত ওই লোককে একটা নিচে নিয়ে বলছে এটার দাম কত বলে আশি টাকা কোনো ফাম্বেল নাই কোনো তথ্য নেই <laughs> আচ্ছা।, আচ্ছা কয় পঞ্চাশ ওই লোক বসে চল্লিশ টাকা কয় না চল্লিশ টাকায় বিক্রি করবো না পুরো পরিষ্কার কথা আমি ওনার মুখে দিকে চেয়ারেছি <laughs> সে মানে ক্যারেক্টার থেকে বেরিয়ে গেছে যখন যে হ্যাঁ, দামাদামি করতেছে হ্যাঁ, হ্যাঁ, তখন সে আর তার ক্যারেক্টারের মধ্যে নাই সে বললো ষাট পঞ্চাশ টাকা দিব চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা সে পঞ্চাশ টাকা দিবে না সে বলছে স্যার ষাট টাকা হলে দিব একদম স্পষ্টভাবে বলতেছে ষাট টাকা হলে দিব নিয়ে নেন তখন আমি দেখলাম নেনেছে আটকাই নেই কিন্তু তখন বারবার সে নেনের হ্যাঁ, নতে হ্যাঁ, হ্যাঁ, চারবার করে নেন নেন নেন নেন নেন করতেছিল যখন বললো নিয়ে নেন আমি জাস্ট কোট করলাম যে এই নেনে সে তো আটকেল না আচ্ছা ওকে তারপরে সে বললো যে ঠিক আছে ষাট টাকা লোকটা বল দেন ষাট টাকাই দেন পরে লোকটা পকেট থেকে দুশো টাকার একটা নোট দিছে নোট দেওয়ার পর সে পকেট থেকে খুঁজে খুঁজে সে মোটামুটি ভালোই ওই যে হাতের ইটি আমি দেখলাম কোনো তার কোনো প্রবলেমই নেই সে পকেট থেকে একশো টাকা বের করে দিছে একশো টাকা বের করে দিয়া সালাম দিছে মানে সে আর টাকা ফেরত দিবে না ঠিক আছে চল্লিশ টাকা সে আশি টাকা দাম চেয়েছে দামাদামি করে ষাট টাকায় ফিক্স হয়েছে তারপরে চল্লিশ টাকা ফেরত দেওয়ার কথা তারপর সে সালাম দেওয়াতে সে মানে ওই লোকটা বুঝতে পারছে যে সে আর টাকাটা ফেরত দিয়ে পরে ঠিক আছে রেখে দেবে আমি ব্যাপারটা খুবই হাসলাম যে কি অদ্ভুত পরিস্থিতি মানে হয়তো কোনোদিন যদি কোনো একটা সঠিক প্রতিবন্ধী যদি আমার কাছে আসে বিপদগ্রস্ত আমার কাছে টাকা চায় আমি এই এক্সপিরিয়েন্সের পরে আমি তারই হয়তো টাকা দিব না হ্যাঁ। সেদিন হয়তো আমার অপরাধ হবে কিন্তু আজকে যে যে তাকে প্রতিবন্ধী ভেবে টাকা দিয়েছে এই এটিতে বললাম যে এত অসুবিধা ঠিক এই সিগন্যালটা পার হয়ে পরের সিগন্যালে আমার মানি ব্যাগে আজকে শুধুমাত্র একশো টাকার একটা নোট ছিল হ্যাঁ। আমি টাকা নিয়ে বেরিয়ে নি আমার টাকার দরকার নেই হ্যাঁ। আমি জানি অফিসে আসবো আমাদের আজকে এনে তার বাসে চলে যাবো টাকা দরকার নেই একশো টাকা নোট ছিল গেলাম এক খুব ভদ্র একদম সুন্দর কর্পোরেট মানে খালি স্যুটটাই নাই বাট সাদা শার্ট একটা সুন্দর কালো প্যান্ট পরে তো ওই সিগনালে মানে যে মানে আছে জাহাঙ্গীরনগর আগে যে একটা যে লিঙ্ক রোডে যে আপনি যে কাটাতে আপনি হ্যাঁ, হ্যাঁ, মিরপুর হ্যাঁ। চলে যান ওই একটা সিগন্যাল পড়ে না ওই সিগন্যাল বিজয়সনী পার হয়ে পরের সিগন্যাল <clears throat> এবার ওখানে দাঁড়াইলাম একদম সর্বপ্রথম আমি খুব ভদ্রটা লোক আমি দেখলাম সবাই কী জানি দেখাইতেছে এটা কাগজ দেখাইতেছে সে মুখ কোনো কথাও কইতেছে না কিছুই না কাগজ দেখাইতেছে আর সবাই না না করে দিচ্ছে সে কাগজ দেখে দেখে লাস্ট এক সময় আমার কাছে আসছে সে আমার সামনে কাগজটা ধরছে এরকম খুব কষ্ট করে পড়ছে হাতে লেখা খুবই বাজে কষ্ট করে পড়ছে সেখানে লেখা তার বাচ্চা পাঁচ বছর পর তার বাচ্চা হয়েছে মানে পাঁচ মাস বাচ্চা হয়েছে তার বাচ্চার বয়স এক মাস সে এক প্যাকেট দুধ কিনে দিতে পারতেছে না তাকে যার কারণে তার একুশ মাস ধরে তার বেতন বন্ধ মানে দুটাই লেখা লেখা তো সে আর কিচ্ছু চায় না তার বাচ্চার জন্য এক প্যাকেট দুধ কেনার জন্য টাকা চাইতেছে এবং তার মানে গেট আপ চুলের কাটিং সুন্দর একটা চশমা পরা খুব নিকট নিপাট ভদ্রলোক যেরকম দেখতে হয় তার লুক টুক সেরকম তো এর এর দেখে না অনেকক্ষণ ধরে পড়লাম পড়া পর আমার খুবই খারাপ লাগছে যেহেতু আমার নিজের একটা বাচ্চা আছে বাসায় তো আমার মানে মানে এত খারাপ লাগছে আমি এক সেকেন্ডও ভাবি নাই পকেট থেকে আমি যে একশো টাকা আছে আমি একশো টাকা একশো টাকা দিয়ে দিলাম যেই ব্যাগটা টান দিলাম ভাবলাম সে তো মিথ্যা কথা হইতে পারে সে তো বোবা না হইতে পারে সে বোবার অ্যাক্টিং করতেছে সে একটা কাগজ একটা কাগজের লেখা দেখে আমি দিয়ে দিলাম হ্যাঁ। এই লেখাটা তো মিথ্যা হইতে পারে আবার আমার মনে মনে ভাবতেছিলাম এটা তো সত্যিও হইতে পারে বাট হ্যাঁ, হ্যাঁ। আমরা একটা জিনিস মন খুলে যে একটা জিনিস দিবেন হ্যাঁ। কাউকে একটা হেল্প করবে বিশ্বাস যে আমরা কারো উপর করব করব আমি ঠিক আগের সিগন্যালে এই জিনিসটা দেখলাম পরে সিগন্যালে হয়তো আমি আমি একটা ছোট্ট বাচ্চার বাবা দেখে হয়তো আমি দিয়ে দিছি কিন্তু পরক্ষণে আমার মাথায় এই জিনিসটা ক্লিক করছে নাও তো হইতে পারে নাও দিতে পারে সে তো আমি তার তার কোনো প্রমাণ দেই নাই সে তো বোবার অভিনয় করতে পারে ওই আগের সিগন্যালে মতো এক প্যাকেট দুধ কেনার জন্য তার সবার কাছেই বাজে সবার কাছে কেন দিতে হবে আমাদের কত কিছু মাথায় আসছে হয় এই হলো আর কি এটাই বললাম যে অনেক মিথ্যা এবং এত প্রতারণা এত মানে মেকি দুনিয়ার ভিতরে হ্যাঁ। মাঝে মাঝে কিছু সত্যগুলোর মিথ্যা মনে হয় হতে পারে সে সত্য যদি সত্যি হয়ে থাকে আসলেই তার বাচ্চা যেন দুধ কেনার সামর্থ্য তাকে দেয় এবং সেই বাচ্চাটাকে যেন খাওয়াইতে পারে এই দোয়া করছি কিন্তু সত্যি যদি মিথ্যা বলে থাকে তাহলে এই প্রতারণা যদি যেহেতু আমি শিকার হয়েছি তারপরে তার আগের সিগনালে যেই লোকটা তাকে একশো টাকা এমনি ছাড়াই দিল প্রতিবন্ধী ভেবে এইগুলো কিন্তু অনেক যারা সত্যি সত্যি এরকম অবহেলিত যারা সত্যি সত্যি এরকম তারা কিন্তু চাইতে পারে না কোনো দিন হ্যাঁ। তারা কখনো দুই হাত পেতে চায় না তারা বলতেও পারে না আর যারা পায় তারা কিন্তু প্রচুর টাকা কামাই হয়ে করে দিস ইজ ভেরি ব্যাড এই জন্য আমি লাইনটা বললাম যে আসলে তখন থেকে আমি লাইনটা মাথায় ঘুরতেছি এবং আপনি আসার পরে আপনি এমন একটা যোগ শোনাইলেন ওইটার সাথে এটা রিলেটেড দ্যাটস আমি বলে দিলাম যে আসলেই তখন থেকে এত চারিদিকে এত হিংসা এত মিথ্যা এত প্রতারণা এতই ঠকবাজের ভর্তি আমাদের মানে যে যারে পারতেছে এক সেকেন্ডের চোখের পলক হলে তার ঠকাই দেওয়ার চেষ্টা করতেছে মানে এই যে মনে লেবু কিনতে যাবেন কারণ বাজারে জাস্ট লেবু কয় টাকা দাম মানে হয়তো কয়দিন আগে বাড়ছে কি জিনিস এই লেবু এটা কি কোনো মানে হীরা মানি মুনিক্য মানে কি একটা দাম আপনি চোখের সামনে আপনি এক ডজন গুনে দিবে বাসে নিয়ে দেখবেন দশটা কি মানে কয় টাকা মানে কি লাভটা হইতেছে হ্যাঁ। কত বড় লোক হয়ে যাবেন আপনার দুইটা লেবু রেখে বা একটা লেবু রেখে দেয়া মানে অদ্ভুত এই মানুষজন মানে এক সেকেন্ড আপনি কোথাও কারো বিশ্বাস করতে পারবেন না এই পৃথিবীতে আমি একটা সেকেন্ড একটা মানুষকে আমি বিশ্বাস করতে পারব না আমি একটা মানুষ একটা মানুষকে আমি একটা দশ বারোটা লেবু গুনতে আছে আমি হ্যাঁ। তাকে মানে আমি নিজে তাকায় থাকবো আমি নিজে গুনে নিব বারোটা লেবু নেওয়ার জন্য আমি সে বিক্রি করতেছে একজন বিক্রেতা আমি ক্রেতা আমি তাকে ন্যায্য মূল্য দিতেছি হ্যাঁ। যেই মূল্য সে চাইতেছে তার তাই দিতেছি তাহলে আমার যেটুকু প্রাপ্য সেটুকু ও দিবে না এইটুক বিশ্বাসকে একটা মানুষ একটা মানুষের করতে পারবো না আমি আমার আজকে অনেক কিছু নিয়ে ভাবতেছিলাম সকাল থেকে তো লাস্ট পর্যন্ত এগুলো আছে না আমি নিজের অ্যাবনর্মাল ফিল করতে বিকাল থেকে আমি নিজের ফিল করতাম অ্যাবনর্মাল মানে আমি অন্য দুনিয়া হারাই যাচ্ছি কেন এরকম হইতেছে কি কোথায় আছি আমরা কেন আছি রোজা রমজানের মাস শয়তান বাধা আছে <laughs> এই সুযোগ ভাই প্লিজ ভাই যারা যেইভাবেই থাকেন একটু সৎ থাকার চেষ্টা করেন ভাই মানে মানুষকে ঠকানোটা বন্ধ করে দেয় মানুষের ঠকে কি মানে মানুষই ধরে ভাই যে কোনো পরিস্থিতিতে পৃথিবীর অন্য কোনো প্রাণীরা কিন্তু এভাবে কারো কেউ ঠকায় মানুষে তো ঠকাই না তারা নিজেরা নিজেদেরকে এভাবে ঠকায় না কখনো একটা মানুষ শ্রেষ্ঠ জীব পৃথিবীর মানে জীবদের মধ্যে শ্রেষ্ঠ নাকি আমরা এটা ভাবতে তখন লজ্জা লাগে যে আসলে নিকৃষ্ট আমরা শ্রেষ্ঠ হইতে পারে গাধা গরু এরা এরা কারো কোনো ক্ষতিও করে না কারো কিছু করেও না ঘাস ফেলে সাবায় না ঘাস ফেলে কারো গুতায় তো আর খায় না এমন তো না যে কোনো দিন তো শুনি নাই যে একটা গরু তিন দিন ঘাস খেতে পারে না দেখে একটা মানুষের গুতায় মেরে ফেলে কোনো দিন শুনি নাই কিন্তু একটা মানুষ তিন দিন না খেতে পারে সে হিংস্র হয়ে যায় জানোয়ার হয়ে যায় সে আরেকটা মানুষকে মারার জন্য সে এক পায়ে দাঁড়া হয়ে যায় আমরা যে যার ক্ষতি করার জন্য এক পায়ে আপনার কাছে পাবেন না দূরে কারো কে মারবে আরো <laughs> এই এই মেরে দেবে এই চুরি করে নিয়ে যাবে মাই গড যাক আমরাও এখন যাব আমরা একটা ব্রেক নেব ব্রেকের পরে যখন ফিরবো তখন হচ্ছে এসএমএস কমেন্টগুলো নিয়ে ফিরবো তবে এখনো পর্যন্ত আজকে আমাদের কোনো পোস্ট নেই কারণ হচ্ছে যে আমরা আমরা আজকে লাইভ সেট করতে আমাদের কিছু আমাদের সাথে বিট্রে করছে তবে তবে এখনি বা ব্রেকে যাওয়ার সাথে সাথে একটি ছবি পোস্ট করা হবে সেখানে কমেন্ট করবেন লিখবেন সি আর এসএমএস করার জন্য লিখবেন সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন টু এই নম্বরে আর কল করতে পারবেন সাতটা চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত zero two double five zero three double six five nine এই নম্বরে শুনছেন nut bolt the two fun kings দুজনে আছে আপনার সাথে ফিরছি একটু পরে Capital FM 94.8 আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে নাকি কাজের চাপে সময় পাই না আগে বসো ইঞ্জিনিয়ার শোনো ক্লিনিকের কাজটা ধরেছি সিমেন্ট কোনটা নিচ্ছ একটা নিলেই হলো সবই তো এক হলেও তফাৎ কিন্তু অনেক মানে শোনো ডাক্তার রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট জার্মান ভিআরএন প্রযুক্তিতে তৈরি দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার বসুন্ধরা সিমেন্ট প্রজন্মের বন্ধন স্বপন একটু থাম কেন বাবা দাঁড়া স্বপ্নের ব্রিজটাকে একটু প্রাণ ভরে দেখি আমি যখন কলেজে যেতাম তখন রূপসা নদীতে বৃষ্টিতে কত ভিজেছি একবার তোর দাদু অসুস্থ হলো ঘাটে গিয়ে দেখি ফেরি বন্ধ তখন সন্ধ্যা ভাগ্যিস নৌকা ছিল প্রথম যেদিন রূপসা ব্রিজ চালু হলো আমরা পাড়ায় পাড়ায় মিষ্টি বিলিয়েছি এই বিশাল স্থাপনা নির্মাণে ব্যবহৃত হয়েছে king brand cement king brand cement স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট আমাদের কথার তীরে চিন্তার ভিড়ে টেবিলের কোণে বা মনের মাঝে অশুদ্ধতা আছে মুছে ফেলা সময় হয়েছে সময় হয়েছে দেখা বা অদেখা যত কলুষতা চলো একসাথে বলি সপথে অশুদ্ধ যা আছে মুছে ফেলার সময় হয়েছে সময় হয়েছে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন সতেরো এখন একটি ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন একশো একটি বাড়ি ভর্তি পণ্য ফ্রি রয়েছে লক্ষ লক্ষ ফ্রি উপহার আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে নাকি কাজের চাপে সময়ই পাই না আগে বসো ইঞ্জিনিয়ার শোনো ক্লিনিকের কাজটা ধরেছি সিমেন্ট কোনটা নিচ্ছ একটা নিলেই হলো সবই তো এক হলেও তফাৎ কিন্তু অনেক মানে শোনো ডাক্তার রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশী আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট জার্মান ভিআরএন প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার বসুন্ধরা সিমেন্ট প্রজন্মের বন্ধন